আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা পাট শাকের আমি বড়া ভাজবো পাট শাকের ঝোল খেয়েছেন পাট শাকের বড়া এরকম করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে বলবেন এখানে মুসুর ডাল বেটে নিয়েছি মুসুর ডাল দিচ্ছি মুসুর ডাল আর কাঁচা লঙ্কা আছে বাটা চালের গুঁড়ি আছে মুসুর ডাল আর আতপ চাল একসাথে বেটে নিতে পারেন আর যদি চালের গুঁড়ি চাল যদি না বাটেন তাহলে গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ি এতটা চালের গুঁড়ি দেবো এনে কম করে তিন চামচ চালের গুঁড়ি আছে আর মুসুর ডাল একশো গ্রাম মুসুর ডাল আছে ভালো করে মেখে নেব হ্যাঁ নুন পরিমাণ মতন হলুদ দেব হলুদ হাফ চামচ দিলাম এখানে পেঁয়াজ আছে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে ভালো করে মেখে নেবো যদি শুকনো হয় একটু হালকা জল দিতে পারেন নাহলে পাট শাকের জলটাই বেরোবে কোন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কাও দেব একটু ঝাল ঝাল হবে দেখুন মেখে নিয়েছি একটু জল দিতে হয়েছে কেন শুকনো চালের গুঁড়ো তো একটু জল লেগেছে আর যদি এটা আপনারা আতপ চাল ভিজিয়ে বাটেন তাহলে জলটা লাগবে না আমি যেরকম ছোটো ছোটো করে বড়া দেবো এটা আমি সাদা তেলে ভাজি আপনারা সর্ষের তেলেও ভাজতে পারবেন আর বেসন দিলে একটু নরম হবে চাল গুঁড়ি আর মুসুর ডাল দিয়ে কিন্তু বড়ো করবেন খেতে মচমচে হবে বড়াটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো এরকম মশ মতো করবেন এবার নামিয়ে দিচ্ছি আমি দেখুন আমাদের পাট শাকের বড়া হয়ে গেছে কত সুন্দর হয়েছে পাট শাকের পাট শাকের তরকারি তো খেয়েছেন পাট শাকের বড়াটা এরকম ভেজে খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখুন ভিতরটা আর কত মচমচে হয়েছে দেখুন খেয়ে আপনাকে আমাদের কমেন্টে জানাবেন আপনারা খেয়ে আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকুন আর বেলাইকনটি প্রেস করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকুন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমি একটু খেয়ে দেখছি তারপরে বলছি আমার হুম দারুণ হয়েছে এরকম আপনারা করে খাবেন নিশ্চয়ই অপূর্ব হয়েছে এরকম খেলে এক কথা ভাবতে নিতে পারবেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ